ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা নিনজা টেকনিকে বায়ার কিভাবে ফাইন্ড করবেন বা বায়ার কিভাবে আপনারা বায়ারকে মেসেজ পাঠাবেন বা বায়ার ধরবেন এক কথাই হচ্ছে বায়ার ধরবেন তো আমরা যারা ফাইবারে কাজ করি তারা অবশ্য আমরা ফাইবার ডট কম এখানে সবগুলো ফ্রিলান্সার এখান থেকে বায়ারগুলো নেয় তাই না এর বাইরেও যারা আছে এটার পাশাপাশি আমরা তো এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস যেখান থেকে আমরা ইনকাম করার জন্য এই কাজগুলো করি বা এখানে আমাদের সার্ভিসগুলো দিয়ে থাকি আমাদের রেকর্ড হচ্ছে তাই না ওকে ধরেন আমাদের সার্ভিসগুলো আমরা এখানে দিয়ে থাকি এখান থেকে আমাদের ক্লায়েন্টগুলো চলে আসে এখান থেকে আমাদের কাজের যে পরিণাম পরিমাণ টাকা আছে সেই টাকাটা কিন্তু আমাদেরকে আগে পেমেন্ট করে দেয় তারপরে আমরা কিন্তু তাদের কাজগুলো নিতে পারি এই ক্ষেত্রে বায়াররা আমাদেরকে চুজ করতে পারে বায়াররা যখন পছন্দ করবে তখনই কিন্তু কাজগুলো দিবে কিন্তু আমরা যদি বায়ার এখানে কিন্তু কোনো বায়ারের কাছে সরাসরি যাওয়ার কোনো অপশন নাই বা সরাসরি মেসেজ করার কোনো অপশন নাই বায়ারদেরকে মেসেজ করবেন বরং বায়াররাই আপনাকে মেসেজ করবে ঠিক আছে আমরা এমন একটা মেথড চাচ্ছি যেটার মাধ্যমে বায়ারদেরকে আমরা মেসেজ করব যারা তাদের সাথে আমরা আলাদা একটা সম্পর্ক তৈরি করব কনভারসেশন করে আমরা আমাদের ক্লায়েন্টগুলো ক্লায়েন্টের প্রয়োজনীয়তা কী সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব এবং বাইরের যদি কোনো প্রকার কাজ থাকে ডিজিটাল মার্কেটিং হোক এসি e হোক ওয়েব ডেভেলপমেন্ট হোক এভরিথিং যা কিছু আছে যদি কোনো প্রকার সার্ভিসের প্রয়োজন হয় তাহলে কি করব আমরা আমরা বাইরকে অফার করব বাইরে যদি পছন্দ হয় এগুলো সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে কিনতে পারবে কিন্তু যেহেতু আমরা এসিওর e ক্লাসটা মোটামুটি আমাদের অন পেজ এসিও কমপ্লিট তো আমি আজকে দুই তিনটা মেথড দেখাবো এই দুই তিনটা মেথডের ভিতরে আপনারা চাইলে সহজে মার্কেট প্লেসের বাইর থেকে বায়ার কালেক্ট করা যাবে বা বায়ারের সাথে আপনি যোগাযোগ করে কাজ নিতে পারেন যদি আপনি এইভাবে কাজ করতে পারেন তাহলে আমি আশা করি যে আপনারা পার মান্থ যদি কাজ করেন না কাজ করলে সেটা তার আলাদা ঠিক আছে যদি কাজ করেন যদি আপনার মনে হয় ভালোভাবে আমি কাজ করব। তাহলে এখান থেকে মাসে লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না যেমন আমাদের হাসিবুর একটা বায়ারের কাছ থেকে লাখের উপরে টাকা নিয়ে ফেলছে তিনি শুধু মার্কেট প্লেসের বাইর থেকে তিনি ক্লাসেও আছে মার্কেট প্লেসের বাইর থেকে কিন্তু অর্ডারগুলো নিতেছে এখনও কিন্তু ও যেটা করতেছে ফাইবারে বাইর থেকে বায়ার যখন বিশ্বাস করতে চায় না যে তোমাকে আমি টাকা দিব তো তুমি তো আমার টাকা মেরেও দিতে পারো তো এরকম যদি হয়ে থাকে বায়ারকে বিশ্বাস করানোর জন্য হ্যাঁ সমস্যা নাই তুমি তোমার যদি প্রথমে আমার বিশ্বাস না হয় প্রবলেম নাই তুমি আমার ফাইবারের ভিতর হায়ার করো আমি কাজ কমপ্লিট করার পরে আমি তোমার টাকা নিয়ে যাব সমস্যা নাই তো এভাবে আমরা ফায়ার ফাইবারেও কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে নিয়ে আসতে পারি এটা হচ্ছে পেমেন্টের জন্য কিন্তু ফাইবার যেহেতু বিশ পার্সেন্ট চার্জ করে সেজন্য আমাদের এটা নেওয়া খুব একটা উপকার হয় না যদি বিপদে পড়েন তাহলে আপনি মার্কেট প্লেসে নিয়ে আসবেন আর যদি বিপদে না পড়েন তাহলে মার্কেট প্লেসের বাইরে যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন আছে আদার্স অনেক কিছু আছে যেটার মাধ্যমে আপনাকে সরাসরি ব্যাংকে পেমেন্ট করতে পারে পেনারে পেমেন্ট করতে পারে এরকম অনেক মাধ্যম আছে যেখানে কিন্তু বায়ার আপনাকে পেমেন্ট করে দিতে পারে ঠিক আছে তো আমরা যদি এইভাবে ক্লায়েন্টের কাছে যেতে চাই যেহেতু এখানে আমি বলছি তিনটা চারটা মেথড দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি ক্লায়েন্ট নিতে পারেন সবার আপনাকে আপনাকে আগে লিখতে হবে আমরা যেহেতু যে কোনো দেশের জন্য যখন বায়ার খুঁজতে যাব তখন ওই দেশের আমাদের সিটি সম্পর্কে আইডিয়া থাকতে হবে তাই না তো আমরা যেহেতু ইউএসএর বায়ার চাচ্ছি তখন আমরা লিখবো ইউএসএ ওয়াল সিটি বাই স্টেট ওকে এটা লিখে যখন আমরা সার্চ করব এখানে অনেক ধরনের ওয়েবসাইট পাবেন ইউকেপিডিয়ার ওয়েবসাইট আছে দেখেন এখানে অনেকগুলো আছে আমি এখানে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে সমস্যা না আমি একটা ক্লিক করছি এটা হচ্ছে এটা এখানের ভিতরে মোটামুটি ভালোই শব্দ মানে ইউএসের যত স্টেট আছে সবগুলো স্টেটের ই আছে এখানে ইনফরমেশন দেওয়া আছে প্রতিটা স্টেজে তো আমরা এবার যেটা করতে পারি তো আমরা কিভাবে বাইর বের করব আমরা তো কিছুই জানি না এখন ধরেন কিছুই জানি না কিছুই জানি না বলতে আমরা শুধু কাজ জানি কিন্তু বায়ার কোথায় আছে কিভাবে কোন কিওয়ার্ড দা সার্চ করলে বায়ার খুঁজে পাবো বা বায়ারের কাজ হতে পারে কিন্তু এখানে কিন্তু আমাদের সেরকম অপশন নাই ঠিক আছে বা সেরকম করে বায়ার খোঁজা কিন্তু অনেক টাফ তো আমরা একটা মেথড অবলম্বন করব। সেটা কি আমরা চলে যাব ইবেতে ইবে ইবে ইবেতে ক্লিক করব ইবেতে ক্লিক করার পর এখানে দেখেন ইবে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম যেটা হচ্ছে শপিং শপিং করার জন্য একটা ই কমার্স প্ল্যাটফর্ম ঠিক আছে যেখান থেকে আপনি যে কোনো ধরনের পণ্য বা সার্ভিস কিনতে পারেন কিন্তু এখানে সবাই কিন্তু প্রোডাক্ট কিনতে আসে না ঠিক আছে এখানে কিন্তু অনেকজনে আছে কি বিক্রি করতে আসে যেমন এখানে যারা এখানে দিয়ে রাখছে ওরা কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে আইছে ঠিক আছে এখন যারা বিক্রি করবে প্রোডাক্টগুলো অথবা এখানে যারা অ্যাফিলেট আছে এখানে মেবি অ্যাফিলেট কমিশন আছে কিনা দেখি একটু ইভেতে দেখেন অ্যাফিলেট সেলার অ্যাফিলেট প্রোগ্রাম তো এখানে যারা অ্যাফিলেট করতে চায় তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন মাধ্যমে কিন্তু বা তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু ওই প্রোডাক্টগুলো রাখবে বিনিময় কি ওইখানে যদি কোনো কাস্টমার আসে সে কাস্টমার যদি প্রোডাক্ট কিনতে আগ্রহী হয় যদি লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু অ্যামাজন বা আলিবাবা অথবা ইবেতে চলে আসবে বিনিময় তিনি কিন্তু একটা প্রফিট পাবে বা একটা কমিশন পাবে যেটার মাধ্যমে তিনি ধরেন দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলো আপনার রেফারেন্সে সেখান থেকে কিন্তু আপনি যদি দশ পার্সেন্ট করেও কমিশন পান তাহলে কিন্তু আপনি মোটামুটি দশ ডলার পেয়ে যাইতেছেন ধরেন অ্যাভারেজ ঠিক আছে তো এরকম করে কিন্তু মানে এক হাজার টাকার প্রোডাক্ট যদি কিনে ধরেন এক হাজার টাকার প্রোডাক্ট কিনলে তিনি আপনাকে দশ পার্সেন্ট দিলে কত হয় দশ দশ টাকা হয় নাকি নাকি একশো টাকা হয় ঘন্টা আমি তো পার্সেন্ট সম্পর্কে অত ইয়ে না ধরেন দশ টাকাই আপনি দশ টাকা দিল এক হাজার টাকার প্রোডাক্টে আপনার দশ টাকা লাভ বা একশো ডলারের প্রোডাক্টে আপনাকে দশ ডলার কিন্তু আপনি ই প্রফিট করতে পারবেন টাকার পার্সেন্টেজটা ঝামেলা ওকে ধরেন আপনাকে একশো ডলার একটা প্রোডাক্ট বিক্রি করলেন সেখান থেকে যদি আপনাকে দশ পার্সেন্ট দেয় ধরেন আপনি দশ ডলার পাইলেন যদি এক একশো ডলার বাদে যদি এক হাজার ডলারের প্রোডাক্ট বিক্রি করে তাহলে কিন্তু আপনি একশো ডলার ইনকাম করতে পারতেছেন কিন্তু আপনি যেটা প্রোডাক্টটা ধরেন আমার ওয়েবসাইটে আমি কি রাখছি ফিশিং রিলেটেড প্রোডাক্ট রাখছি তো আমার ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমি ফিশিং রিলেটেড প্রোডাক্ট রাখছি মানুষ কিন্তু ফিশিং রিলেটেড ক্লিক করে এখানে ইবেতে চলে আসছে বা অ্যামাজনে চলে আসবে তো অ্যামাজনে যখন চলে আসবে ওই অ্যামাজনে অ্যাফিলেটেড ওইখানে যে প্রোগ্রামটা আছে যেমন আপনি ওই চব্বিশ ঘন্টার ভিতরে ওই লিঙ্ক থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন আপনার ফিশিং রিলেটেড প্রোডাক্ট কিনতে হবে এরকম না যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি কিন্তু সেখান থেকে কমিশন পাবেন ঠিক আছে এটা হচ্ছে এখানে কাহিনি তো এবার আমাদের উদ্দেশ্য কি এখানে যারা বিজনেস করতেছে বা এই প্রোডাক্টগুলো নিয়ে তাদেরকে আমরা ফাইন্ড করব তো আমি যদি এখানে একটা এটা নিয়ে ক্লিক করি এটা হচ্ছে বিউটি তারপরে একটা ফিশিং নিয়ে দেখি আমি দুইটা দেখি হ্যাঁ বলেন কি আর কোনো প্রশ্ন আছে হ্যালো ওকে তো এখানে দেখেন অনেক ধরনের ক্রিম আছে বিউটি ক্রিম আমরা যদি আয়ের রিলেটেড দেখি ওকে এখানে একটা পাইলাম এটা হচ্ছে ফেসের কোনো একটা পাউডার মডার হবে হয়তো বা চুনুমুনো হবে মেয়েদের প্রোডাক্ট ওকে যাই হোক এই একটা দেখলাম কসমেটিক্স রিলেটেড এটা বের কলাম হচ্ছে কসমেটিক্স রিলেটেড এখানে দেখেন অনেক ধরনের ক্যাটাগরি আছে আপনি যে কোনো ক্যাটাগরিতে আসলেন ধরেন এবার আমি ফিশিংয়ে ক্লিক করি ধরেন ফিশিংয়ে আমি এখানে ক্লিক করি আমি আমি ধরেন ক্যাটাগরি সম্পর্কে জানি না ধরেন ফিশিং একটা ক্যাটাগরি তো আমি এই ক্যাটাগরিতে ক্লিক করলাম এবার ফিশিংয়ের কিন্তু একটা ক্যাটাগরি হয় না এটা সাব ক্যাটাগরি কিন্তু অনেক ক্যাটাগরি আছে দেখছেন এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় প্রতিটা ক্যাটাগরি কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিটা ক্যাটাগরির ভিতরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে বিভিন্ন ধরনের ধরেন আমি যদি ফিশিংয়ে এখানে দেখেন রিলসে যখন ক্লিক করি দেখি এখানে কি কি আছে এখানে দেখেন মাছ ধরার সিপের বিভিন্ন কিছু আইটেম দেওয়া আছে তো এরকম তো আমি কিভাবে বায়ার বের করবো এখানে বায়ার বের করার সিম্পল একটা পদ্ধতি আমি যদি ধরেন এই একটা প্রোডাক্ট প্রোডাক্টের নাম দিয়ে কেউ কিন্তু আমরা বায়ার বের করতে পারি সেক্ষেত্রে আপনার পরিশ্রমটা একটু বেশি হবে ধরেন প্রোডাক্ট লিখে সার্চ করলাম এই প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে তারা কিন্তু এখানে তাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে ঠিক আছে ওদেরকে আমরা কি মেসেজ মানে তাদের ওয়েবসাইটে যায় তাদের ইনফরমেশন দিয়ে মেল করতে পারি অথবা ফোনে কল করতে পারি তো এই ক্ষেত্রে কি খুব একটা লাভবান হবে এবার দেখাই আপনাদের একটা ওয়েবসাইটে আমি ঢুকলাম অথবা এইখানে আমি একটা ওয়েবসাইটে গেলাম একটু দেখি ধরেন একটা ওয়েবসাইটে গেলাম এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তো এখান থেকে আমি ইনফরমেশন কালেক্ট করা তাদের সাথে পৌঁছানো কথা বলা অনেক টাফ মানে অনেক পরিশ্রমের কাজ ঠিক আছে ইনফরমেশন দেওয়া মেল করলেন মেল করলে কি হবে তারা আপনাকে রিপ্লে করতেও পারে নাও করতে পারে এটা বলা যাবে না ঠিক আছে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে যে মেলগুলো থাকে সেগুলো কিন্তু অ্যাকুরেট মেল হয়ে থাকে না ঠিক আছে তো এইভাবে বের করলে কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে তো আমি চাচ্ছি যে এরকম একটা পদ্ধতি যেখানে আমি শুধু তাদের কাছে কোনো মেল পাঠাবো না বা ফোন করব না জাস্ট আমি তাদেরকে আমি তাদের সোশ্যাল মিডিয়াতে যাব যেখানে মানুষ যাদের ভিজিটর যে মানে যে জায়গা থেকে বেশি আসে সব থেকে ভিজিটর পায় হচ্ছে ধরেন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক থেকে তাহলে আমাদের টার্গেট থাকবে কি তাদের উদ্দেশ্য থাকবে ওইখান থেকে যারা প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে তো নিশ্চিত প্রতিটা বিজনেসম্যানেরই একটা করে কি ফেসবুক বিজনেস পেজ অ্যাকাউন্ট কিন্তু আছে এই ধরনের প্রোডাক্টের উপরে তো আমি যদি এবার এই ধরনের প্রোডাক্টগুলো লিখে সার্চ করি ফেসবুক পেজ যদি আমি গ্রুপে যা সার্চ করি বা ফেসবুকে যা সার্চ করি অনেক সময়ের ব্যাপার পাবো না এত খুঁজে পাওয়া পসিবলও না ঠিক আছে ওইভাবে যাওয়া কিন্তু অনেক কষ্টকর তো আমরা একটা মেথড অবলম্বন করব সেটা হচ্ছে তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে লিখবেন আপনারা সাইট সাইট আমি যেরকম করে দিতেছি এরকমই দিবেন ওকে আমি লিখলাম এখানে ফেসবুক আমি যেহেতু ফেসবুক চাচ্ছি ফেসবুকের ফেসবুক ধরেন ডট কম দিলাম আমি চাচ্ছি ফেসবুকের যত পেজ আছে আমি চাচ্ছি যে তাদের ফেসবুকের ভিতরে আমি তাদের সাথে কন্ট্রাক্ট করব বা তাদের সাথে কাজ করব চিন্তা ভাবনা হচ্ছে আমার এটা ওকে আমি এখানে এটা দিয়ে দিলাম ফেসবুক তারপরে আমি এখানে ক্যাটাগরি দিতে পারি ওকে ক্যাটাগরিটা আমি কি নিতে পারি এখানে দেখেন অনেক ধরনের ক্যাটাগরি আছে skin care eye care okay eye care ক্যাটাগরিটা আমি দেখি নিতে পারি কিনা এই প্রোডাক্টটা চোখের যত্ন নাকি ওকে স্কিন কেয়ার আছে আই কেয়ার আছে দেখি এই প্রোডাক্টটা আমি পাই কিনা তো আমি এটা আমার ক্যাটাগরিটা এখানে দিয়ে দিলাম ক্যাটাগরি আমি এখানে দুইটা অ্যাড করে দিলাম একটা অ্যাড করে দেই আমি যে ইয়াগুলো টেক্সটগুলো দিতেছি এটা আপনাদেরকে দিয়ে দিব সমস্যা নাই ভয় পাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তো এবার আবার দিলাম আমি এবার আমি আরেকটা ইনভাইটেড এটারে কি বলে তো যাই হোক ব্যাপার না তো এবার আমি একটা ইয়া নেই কান্টিনিউ আসি কান্টি আমি কি কান্টি নিতে পারি এখানে তো অনেক ধরনের মানে সরি স্টেট আছে ওকে আমি টেক্সাস নেই ওকে টেক্সাস টেক্সাস নিলাম টেক্সাস কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম পেস্ট করে আবার উপরে একটা কোমা দিলাম ইনভাইটেড কোমা এটার বলে মেবি তো এখানে আমি আবার একটু স্পেস রাইকে আবার আমি কমা দিলাম কমা দিয়ে এবার আমি অ্যাট দ্য রেট জিমেল দিয়ে দিব okay at the rate Gmail Gmail dot com dot com okay তো তো এবার আমি এটা দিয়ে যদি সার্চ করি আমি কি টেক্সাসের একটা ইয়েতে টেক্সাসের একটা স্টেজে এই ক্যাটাগরি মানে ফেসবুক পেজ যতগুলো আছে এগুলো আমি ফাইন করতে চাইতেছি তো এবার আমি ইন্টারে চাপ দিয়ে দেখে আসে কিনা দেখেন এবার যখন আমি এটা লিখে সার্চ করছি তখন এখানে তাদের ফেসবুকের যত ফেসবুক অ্যাকাউন্ট আছে এখানে আমি যদি জিমেল দিছি তাদের জিমেল অ্যাকাউন্টও পাবো আমি পাশাপাশি এটা কিন্তু ফেসবুক ওকে তারপরে দেখেন এখানে যতগুলো আছে সবগুলো ফেসবুক আসবে সবগুলো ফেসবুক দেখেন অভাব নাই ফেসবুকের কোনো অভাব নাই এখানে ফেসবুক আছে আবার কিছু প্রোডাক্টও চলে আসছে ওকে যাই হোক ব্যাপার না তো এইভাবে আপনি ফেসবুকও পাবেন আবার কিছু মেল অ্যাড্রেসও পাবেন দেখেন প্রতিটার কিন্তু মেল অ্যাড্রেস আছে ওদের সাথে আপনি মেলে কথা বলতে পারেন ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারেন অথবা ডাইরেক্ট আপনি সরাসরি ফেসবুকে মেসেজও করতে পারেন যেমন এখানে যদি আমি ক্লিক করি যে কোনো একটা পেজের ভিতরে দেখি তার পেজের কি অবস্থা ধরেন এটা হচ্ছে একটা পেজ তার এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে ঠিক আছে তো এবার আমরা যে কী করবো এখানে দেখেন তাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে ফোনও দিতে পারেন হোয়াটসঅ্যাপে অ্যাড করলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন একটা মাধ্যম পাইলাম ওয়েবসাইট পাইলাম তো ওয়েবসাইটটা আমরা চাইলে একটু অ্যানালাইটিক্স করতে পারি যেমন আমরা যদি এখানে ওয়েবসাইটে ডিএপি কত আছে এটা চেক করে বাইরকে বলি দেখো তোমার ওয়েবসাইটটা নতুন তো আমি তো এসি এক্সপার্ট তুমি চাইলে আমাকে দিয়ে কাজ করাইতে পারো তো আগে তার সাথে কিভাবে কানেক্ট করতে পারি এখানে প্রথমে আমরা চাইলে মেল করতে পারি ফেসবুকে মেসেজ করতে পারি আবার এই ফোনে কি কলও করতে পারি তো ফেসবুকে মেসেজ করব কিভাবে দেখি এখানে মেসেজের অপশন আছে কিনা অ্যাবাউট আস এখানে তার কিন্তু মেসেজের কোনো অপশন দেখতেছি না ওকে এটা পেজ আসে নাই মেবি হ্যাঁ পেজই তো আসে তো এখানে দেখেন এই পেজের ভিতরে কিন্তু আমরা ই পাইতেছি না তার মেসেজ করার অপশন পাইতেছি না সমস্যা নাই আরেকটা দেখি এই পেজের ভিতরে দেখি তো আপনি প্রতিদিন এভাবে কমসে কম পঞ্চাশটা যদি বাড়াইতে পারেন কাজে লাগবেই আর এগুলো কিন্তু নতুন দেখেন রিসেন্টলি বিজনেস শুরু করছে মেবি নতুন একদম পেজ লাইক নাই এখন বায়ারকে প্রথমে আপনি অফার করতে পারেন যে তোমার তো পেজ পেজের ভিতর পেজ লাইক নেই আমি টার্গেটেড পেজ লাইক দিতে পারবো তোমার বিজনেসটাকে আমি গ্রো করতে পারি তো আমি এসিও করতে পারি আমি ডিজিটাল মার্কেটিং করতে পারি তুমি চাইলে তুমি আমার কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারে তো এবার দেখি মেসেজ করার অপশন আছে কিনা এখানে এখানে বুক করা অপশন সবগুলোতে আপনি মেসেজ করা অপশন পাবেন এবার আমরা কিন্তু মেল পাবো মেল পাবো ইমেল পাবো ফোন নাম্বার পাবো এই দুইটাতেও কিন্তু টার্গেট করা যায় তো এইটা আমরা দেখবো হচ্ছে কিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায় এটা আমরা আলাদা একটা স্পেশাল ক্লাস আছে আপনাদের ওইটাতে দেখাবো ঠিক আছে ওই ভিডিওটা আমাদের পাবলিশ হবে না তো আজকের ভিডিওটা শুধু আমরা এখান থেকে ফাইন্ড করব তো এই একটা মেথড দেখলাম এখানে দেখেন আরও ফেসবুক আছে আমি আরেকটা ক্যাটাগরিতে দেখবো যে এখানে কাজ হয় কিনা এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার মেবি কল করার অপশন আছে ঠিক আছে সবগুলো এরকম পাবেন দেখেন ওদের সাথে কলও করা যাবে মেসেজও করা যাবে আর এখানে আমরা ইমেল অ্যাড্রেস পাইতেছি আর জিমেল পাইতেছি ফোন নাম্বার পাইতেছি আবার তাদের পেজও পাইতেছি আমরা চাইলে যদি এখানে তাদেরকে কমেন্ট করি যে তোমার ধরনের কোনো সার্ভিস হতে পারে যদি আমরা সরাসরি মেসেজ করার অপশন থাকতো তাহলে আমরা মেসেজ করতাম এখানে ডাইরেক্ট কে যেন ফোন দিতেছে ওকে যাই হোক তো আমরা এভাবে কিন্তু বের করতে পারি তো এইটার ভিতরে আমরা এইভাবে ফেসবুকে যাইতে পারি তারপরে আমরা এটা দেখলাম এবার আমরা একটা ফিশ নিয়ে দেখি যে ফিশের ধরেন এটা কি আছে রিলস ক্যাটাগরি না আমরা রিলসে আসছি হ্যান্ডেল বা শপিং হ্যান্ডেল রিলেটেড ওকে এখানে ক্যাটাগরিগুলো আমরা দেখি রিলস ওকে এটা কপি করি দেখি এখানে আমরা কোনো কিছু পাই কিনা এবার আমি দেখেন এই যে আমি কোটেশন মার্কের এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম তো এবার দেখি ফেসবুক আসে কিনা দেখেন এখানে ফেসবুক চলে আসছে এবার দেখি তাদেরগুলা এগুলো কিন্তু সবথেকে টপ ক্যাটাগরি এটা হেলথ রিলেটেড আর হচ্ছে ফিশিং রিলেটেড এগুলো ক্যাটাগরিতে মানুষ অ্যাকুরেট মানুষগুলো এখানে তারা বিভিন্ন ধরনের সিপ তারপরে মাছের যে ইগুলো আছে এগুলো বিক্রি করে ঠিক আছে তাদের কিন্তু স্টোর আছে দেখি ওয়েবসাইট আছে দেখেন ওয়েবসাইটে এগুলো কিন্তু তাদেরকে আমরা অফার করতে পারি এসির কাজ ওকে এই ওয়েবসাইটটা মেবি কাজ করতেছে না যাই হোক তো এখানে অনেক ধরনের ফেসবুকের আইডি পাবো আমি কয়েকটাতে যাই সবগুলোতে অ্যাকুরেট হয় না আপনি ওকে এখানে ইমেল পাঠানোর অপশন আছে এটা একটি পেজ মোটামুটি এখানে আপনি মেল করতে পারেন মেল কিভাবে করবেন মেল দেখাইতে হবে আবার হ্যাঁ হ্যালো আপনি শর্ট একটা ডেসক্রিপশন লিখবেন শর্ট একটা ডেসক্রিপশন লিখবেন ঠিক আছে শর্ট একটা ডেসক্রিপশন লিখে দেখি এখানে ইমেল ইমেলে মেসেজ করা যাবে দেখেন তাদের মেল অ্যাড্রেস পেয়ে যেতেছি আমি একটা কাজ করি আমার ইয়াটা মেলটা আমি বাদ দিই ওকে মেল বাদ দিয়ে দেখি জিমেলটা বাদ দিই এবার এবার আসে কি না হ্যাঁ এবারও আসছে দেখেন আমি জিমেলটা বাদ দিই জিমেলটা বাদ দিলে এই পেজগুলো অ্যাকুরেট পাবো আমরা দেখি টেক্সাসে কতগুলো বিজনেস আছে রিলসের রিল টেক্সাস হ্যাঁ এটা হলো তাদের শো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেল অ্যাড্রেস আমরা চাইলে জিমেলে যায় একটা সুন্দর করে একটা কাজ করবেন আপনারা ইমেল মার্কেটিংয়ের আমাদের ক্লাস আছে ইমেল মার্কেটিংয়ের ক্লাসটা দেখে সুন্দর করে একটা ই লিখবেন ইমেল তৈরি করবেন বা ট্যাম্পলেট তৈরি করবেন ট্যাম্পলেট তৈরি করে ওইটার ভিতরে একটা ট্যাম্পলেটের ভিতরে আপনি এই মেলগুলো কালেক্ট করবেন করে সবগুলো মেলে আপনি ওদেরকে মেসেজ পাঠাতে দেবেন দেখবেন যে কমসে কম আপনি একশো দেড়শো পাঠাইলে কমসে কম দুইটা তিনটা বায়ার আপনাকে রেসপন্স করবে কমসে কম ঠিক আছে এভাবে কিন্তু আপনি এইগুলো বায়ার কালেক্ট করতে পারেন দেখেন এখানে ফেসবুক ফেসবুক পাইলাম এখানে আরও পেজ পাবেন অনেক যারা এইগুলো কাজ করতেছে এইভাবে সবাই এখানে যারা আছে অ্যাকুরেট বিজনেস তারা সবাই বিজনেসম্যান রিয়েল লাক্সারি এখানে দেখেন পেজ লাইক দিলাম মেসেজ করার অপশন নাই যদিও <laughs> তো ওরা মেসেজ করা অপশন বন্ধ রাখছে আরও পাবেন অনেকে আছে যারা মেসেজ চালু রাখছে তো এই একটা মেথড আপনি এই মেথডে এইভাবে বের বের করা যাবে অনেক বাইরের ফেসবুক অ্যাকাউন্ট বা বিভিন্ন ক্যাটাগরির ফেসবুক অ্যাকাউন্ট হ্যালো তো আমি এই ইয়াটা দিয়ে দিচ্ছি তো এইভাবে বের করে করে তাদেরকে মেসেজ করবেন আর যদি যেহেতু আরেকটা মেথড আছে সেটা আমি বলছি যে ওইটা আমি দেখাবো ও ওইটা তারপরে আমি আইডিয়া দিয়ে রাখবো ওইটাতে কীভাবে মেসেজ করতে হয় সরাসরি ওইটা আমি দেখাবো ওইটা নিয়ে টেনশন নাই তো এই একটা সিস্টেম গেল এবার আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনাকে তাহলে কি করতে হবে ইমেল মার্কেটিংটা ভালোভাবে জানতে হবে তাহলে এখান থেকে বায়ার কিন্তু কালেক্ট করা যাবে বা ফোন নাম্বারে তিনি আপনারা ই করবেন হোয়াটসঅ্যাপের নাম্বার প্রতিটা বাইরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন তাহলে দেখবেন তার সাথে মেসেজ করা যাবে ওকে যাই হোক এবার আমি দেখতেছি এখানে আরেকটা লিখবেন হুইজ ডাটা যারা ওয়েব ডেভেলপমেন্ট অথবা এসিও e অথবা ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইনার যারা এগুলো সার্ভিস দিয়ে থাকে তাদের জন্য এইটা হচ্ছে বেটার যেমন আমরা লিখি who is data data center who is data center অথবা who is data center who is data center sorry এটা ভুল হয়েছে maybe who is data center আমরা দেখি ওয়েবসাইটটা পাই কিনা ডাটা সেন্টার এটা মাঝে মাঝে খেলে আপডাউন হয় তো সমস্যা আছে who is data center service okay এটাই পাইছি হুইজ ডাটা সেন্টার কেউ একজন মেসেজ করতেছে মেবি ওকে আমরা একটু অ্যাক্সেস করার ট্রাই করি অ্যাক্সেস ডিনাইট আমার অ্যাক্সেসটা ডিনাইট করে দিছে নাকি ওকে ওআরজিতে যাইতে পারি ওআরজি উইজ ডাটা সেন্টার এটা আগে যাক ওকে এখানে আমরা এটা অনেকটা আপডেট করে ফেলছে okay about data newly registered data দেখি history data package domain who is data দুই okay simple data okay data কই নিউলি রেজিস্টার্ড ডাটা আমরা একটু নিউলি রেজিস্টার্ড ডাটাতে ক্লিক করি দেখি এতগুলো data simple okay a month এখানে যেটা এখানে আমার এই সাইটটা অন্যরকম লাগতেছে কিন্তু রিয়েল তো হচ্ছে হচ্ছে হুইলস ডট কম এটা তো কাজ করতেছে না ওকে একটু ইয়া করেন তো অন্য কারো অ্যাকাউন্টে এখানে অ্যাক্সেস করা যায় কিনা আমার এখানে মনে হয় অ্যাক্সেস ডিনাইট আমি দেখি আরেকটা কম্পিউটার থেকে উইজ ডাটা লিখলে হয় কিনা উইজ আর data data center data center with data center okay এই সাইটটা মনে হয় কিছু কিছুদিনের জন্য বন্ধ আছে কিন্তু এটা যদি বন্ধ থাকে না এটা অনেক হেল্পফুল একটা সাইট আপনি যে কোনো ধরনের যারা নতুনে আজকে যারা ডোমেন হোস্টিং কিনছে তো সবগুলোতে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন প্রথম এক মাসেরটা ওই এক্সেল শিটের ভিতরে আপনি সব ধরনের ডাটা পাবেন দেখি আমি একটু সিম্পল ডাটা ডাউনলোড করি newly registered data okay one মান্থেরটা ওকে ওয়ান মান্থেরটা আমরা নিতে পারি সিম্পল দেখি ডাউনলোড হয় কিনা সিম্পল ডাটা লগ করতে বলতেছে ওকে আমাদের একটা পাসওয়ার্ড অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে এখানে যারা নতুনের ডোমেন হোস্টিং কিনছে তাদেরকে মূলত এখানে অ্যাড করায় মানে যারা ডোমেন হোস্টিং আজকে কিনছে তাদেরকে এখানে লিস্টগুলো পেয়ে যাবেন কারা কোন দেশের বা কোন কান্ট্রির ডোমেন হোস্টিং আজকে কিনছে তাদের লিস্টগুলো আমরা এখানে পেয়ে যাব এখান থেকে আপনি চাইলে ওই ডাটাগুলো নিয়ে তাদেরকে মেল পাঠাতে পারেন বা ফোন নাম্বারে কল করতে পারেন এটা হচ্ছে ইমেল মার্কেটিংয়ে এটাও ইমেল মার্কেটিং কিন্তু দেখি এটা হচ্ছে না আমি একটু রেজিস্টার করে দেখি এটা হচ্ছে main website whiz data center dot com কিন্তু অ্যাক্সেস ডিনাইড মেবি কোনো একটা প্রবলেম হয়েছে এই সাইটের রিফ্রেশ রিফ্রেশ করতে বলতেছে ওকে এক সেকেন্ড আমি একটু ইয়া করে আইপি দরাই দেখি আইপি দরাইলে কাজ করে কিনা মনে হয় হবে হবে হবে মনে হইতেছে সাইট রিসেট করতে বলতেছে ও এই এটা দেখেন তো অন্য কারো ইয়াতে কাজ করে কিনা লিঙ্কটা আমি দিয়ে দিলাম ডোমেনটা ওকে এটা শেষ করার পরে আমি আরেকটা মেথড দেখাবো তাড়াতাড়ি ঠিক আছে তো এটা হচ্ছে ইয়া আপনারা এখানে মেসেজ করতে পারেন এই ইয়েটা একটু কেউ একজন ওপেন করেন তো দেখেন তো আপনাদের ব্রাউজারে হয় কিনা নয় আমাকে অন্য ব্রাউজার ইউজ করতে হবে এই ক্ষেত্রে আমার সময়ের প্রয়োজন হবে আমি চাচ্ছি না চল্লিশ মিনিটের উপর ক্লাস হয়ে যাক তিনটা মেথড হ্যাঁ, ওকে মেবি তাদের প্রবলেম কালকের মধ্যে ঠিক হয়ে যাবে তো এটা নিয়ে কিভাবে কি করতে হবে এটা আমাদের ভিডিও একটা আছে আমি ভিডিওটা আমি আবার আপনাদেরকে দিয়ে দিব আর ডিসক্রিপশনের ভিতরেও থাকবে ইউটিউবের ভিতরে যেহেতু যাবে এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে এটা হচ্ছে সব থেকে বেটার ম্যাটর মেথড এখানে আপনারা হান্ড্রেডে হান্ড্রেড একশো পার্সেন্ট আমি নিজেও চেক করে দেখছি ঠিক আছে দশটা বায়ার বায়ারের কাছে মেসেজ করলে একটা বায়ার আপনাকে রেসপন্স করবে এটার নাম হচ্ছে অ্যাডস লাইব্রেরি এটা আমরা যারা অ্যাডস ক্যাম্পেইন রান করি তারা এই সম্পর্কে ভালোই জানি আর এটা জানে অনেকেই জানে না যারা অ্যাডস লাইব্রেরিতে কীভাবে বায়ার কালেক্ট করতে মানে কালেক্ট করা যায় আর কি তো অ্যাডস ক্যাম্পেইন যারা করে এটা তারা অ্যাডস রান করার জন্য ইউজ করে ওকে আমরা কোন দেশের বায়ার লাগবে আমাদের আমাদের বায়ার লাগবে হচ্ছে ধরেন ইউএসএ ওকে আমি চাচ্ছি ইউএসএ যারা আজকে অ্যাড চালাইছে তাদেরকে আমি বের করতে ফাইন করতে তো আমি এখানে লিখবো ইউএসএ দেখি কান্ট্রি আসে কিনা ইউএসএ ওকে কান্ট্রি ওকে এখানে আমি অল কান্ট্রি দিয়ে দিই ওকে এখানে অত সময় নেই অল কান্ট্রি দিলাম আর এখানে আমি ক্যাটাগরি দিয়ে দিব হচ্ছে ধরেন অল সেট অল সেট এখানে দিয়ে দিব ধরেন আমি কি ফিশিং রিলেটেড মানুষের দরকার বা স্কিন কেয়ার বা স্কিন কেয়ার কালেকশন এখানে কোনটা দেওয়া যায় ওকে ফিশিং দিয়ে দেখি ফিশিংয়ের কোনটা আছে ফিশিংয়ে আছে ধরেন রিলস রিলস নিয়ে দেখি কারা কেরা ভিডিও আজকে অ্যাড রান করছে তো আমরা এখানে ইন্টারে চাপ দিলাম আপনি কয়টা বায়ার নেবেন বায়ার কাজ করলে সমস্যা নাই তো এবার দেখেন এখানে দেখেন রিলস নিয়ে যারা কাজ করতেছে এটা হচ্ছে রিলস ভিডিও চলে আসছে ওকে রিলস ভিডিও দরকার নেই আমি ক্যাটাগরি দিয়ে সার্চ করি ক্যাটাগরি হচ্ছে ধরেন একটু ঝামেলা আছে তো এইটা নিয়ে আমি দেখি সার্চ করি এখানে যারা যারা অ্যাড রান করছে এই ক্যাটাগরি নিয়ে দেখি তারা এখানে আছে কিনা এখানে নাই মেবি ওকে এই ক্যাটাগরির মানুষ আছে যারা বর্তমানে অ্যাড রান আছে দেখেন এখানে লেখা আছে স্পন্সার তার মানে এখন বর্তমানে অ্যাড রানিং আছে এটা তো এরা মূলত এই ফিশিং রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেছে দেখেন ফিশিং এখানে ফটোগুলো দেখলে বুঝতে পারবেন যারা ফিশিং রিলেটেড প্রোডাক্ট তো এদের কাছে আমরা পৌঁছাতে গেলে তো আমরা যেটা করব এখানে এখানে এসে ওপেনে ক্লিক করব এখানে এসে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর দেখেন তাদের ফেসবুক পেজে আমরা চলে আসছি আমি আগেই বলছি যে মাস রিলেটেড যতগুলো পেজ থাকে সবগুলো পেজের ভিতরে এই ধরনের প্রবলেম থাকে তো এখানে মেসেজ করার অপশন নাই ওকে সবগুলো তো এরকম হয় না কিছুটা মধ্যে এরকম হয় তো দেখি এটা তো হয় কিনা আমার মেসেজ করা আমি চাচ্ছি না যে আর কোনো জায়গায় মেল করতে ঠিক আছে আমি চাচ্ছি যে মেসেজ করে যেন তাদের সাথে পৌঁছানো যায় ওকে এটাও এটার ভিতরেও দেখেন একই অবস্থা তার মানে এই ক্যাটাগরির ভিতরে ঝামেলা আছে আমি অন্য সিস্টেমে ফ্যাশন রিলেটেড লিখতে পারি ফ্যাশন অথবা অন্য কার রিলেটেড ফ্যাশন ফ্যাশন লেখে সার্চ করি যারা বর্তমানে ফ্যাশন রিলেটেড বা বিভিন্ন ফ্যাশন ফ্যাশন প্রোডাক্ট বিক্রি করতেছে টোটাল এখানে বিজ্ঞাপন বের হয়েছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানুষ শুধু এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড রান করছে তাদের মানে এটা হচ্ছে টার্গেটেড এবার দেখেন তাদের অ্যাক্সেসরিজগুলো আমরা দেখতে পারি দেখি একটু এখানে কত পেজ লাইক আছে এখানে অনেক বেশি পেজ লাইক দেখেন ছয়ষট্টি হাজার এই পেজের ভিতরে আমরা এখানে বেলু পাবো না তাদেরকে মেসেজ করে আমাদের দেখতে হবে কমে কারা দশ হাজারের নিচে পেজ আছে কাদের মানে ফলোয়ার আছে কাদের ওইগুলো আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানে দেখেন এখানে দেখেন এটা হচ্ছে ওদের একটা পেজ এখানেও সেম <laughs> ওকে যাই হোক এখানে ইনস্টাগ্রাম আছে আমরা চাইলে ইনস্টাগ্রাম মেসেজ করতে পারি এখানে ফোনও করতে পারি এটাও আসলো একই প্রবলেম মেসেজ করার অপশন মেসেজ অ্যাডগুলো দেখি রান করছে কিনা ওকে এটার ভিতরে মেসেজ অ্যাড আছে আমি এটার ভিতরে আর্ন করতে পারি এই একটা মেসেজ অ্যাড আছে তো দেখি এখানে মেসেজ করা যাবে এই মারছে তো এটা লক করা আছে তো এটার ভিতরে দেখি মনে হয় ওইটা বিজ্ঞাপনটা কোনো একটা জামালা করছে এই একটা সবগুলোতে মেসেজ আমি দেখতে পাইতেছি না কিন্তু মেসেজ করা যায় আপনাকে একটু কষ্ট করতে হবে আর কি এখানে মেসেজ অফ আছে মেসেজ অফ দেখি আরও কোনো পেজ পাই কিনা এখানে পঞ্চাশ হাজার আছে আপনাকে যদি আপনি মেল করতে না পারেন তাহলে আপনাকে মেসেজের আশ্রয় নিতে হবে তো এটাও কাজ করতেছে না ওকে আমাদেরকে আরও দেখতে হবে লানমোর এন ওয়েবসাইটের প্রোডাক্ট লানমোর লানমোর লানমোর এগুলো বড় বড় কোম্পানি ওকে এটাও পেজ লাইকের অ্যাড ক্যাম্পেইন রান করছে মেসেজ করার অপশন এখানে নাই এটাও নতুন পেজ ওকে খুঁজতে হবে খুঁজতে হবে কিন্তু এরকম হয় না আজকে সবগুলো এরকম হইতেছে বুঝলাম না ব্যবসা পার মেসেজ <laughs> ওকে দেখি এখানে কত আছে দুই লাখ এখানে আছে একুশ হাজার এটা হচ্ছে আট হাজার এটা নেওয়া যায় দেখি এখানে মেসেজের অপশনটা আছে কিনা এটা এটা সব থেকে কার্যকরী কিন্তু আপনাকে মেসেজগুলো খুঁজে বের করতে হবে এখানে মেসেজ করার অপশন দেখতেছি না নাকি আমি তো এবার মেসেজ মেসেজ হারাই ফেলছি অফ করা আছে আমার একটু আমি ইয়া করে দেখি তো এটাও সব হোয়াটসঅ্যাপ মেল নাম্বার আছে ইমেল অ্যাড্রেস এখান থেকে মেল করা যাবে ফোনে কল করা যাবে ওকে এটাও আমাদের কাজে দিতেছে না অনেক খুঁজলাম সব মেসেজ মেসেজ মেসেজ অ্যাড লাগবে আমার মেসেজ হোয়াটসঅ্যাপ এই একটা পাইছি হোয়াটসঅ্যাপ মেসেজ এই হোয়াটসঅ্যাপে যেগুলো আছে এগুলোকে আপনি কালেক্ট করবেন আমার যদি হোয়াটসঅ্যাপ এখানে অন করা নাই তো এই অ্যাডটা আমরা দেখতে পারি এখানে একুশ হাজার মানুষ আছে যাই হোক ব্যাপার না ওকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অ্যাড করে নেবেন এখানে যদি হোয়াটসঅ্যাপের ভিতরে ক্লিক করেন তাহলে তার সাথে হোয়াটসঅ্যাপে আপনি ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন তার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তার সাথে যোগাযোগ করতে পারেন আমি বড় পেজগুলো সাজেস্ট করি না কারণ তাদের স্কিল অনেক বেটার একটা স্কিল লাগে আপনার স্কিলটা অনেক ভালো হতে হবে নয় তাদের সাথে কাজ করা একটু প্রবলেমে পড়বেন এই একটা পাইছি মনে হয় এটা নয়টা লাইক আছে এটা message ad message ad message ad run করে নাই দেখি এখানে মেসেজ আছে কিনা ওকে এখানে নাই মাত্র একটা পেলাম এখানে তো মেসেজ অ্যাড দেখাইতেছে ওকে এই যে মেসেজ করা অপশন তো পাই গেলাম ইনস্টাগ্রাম মেসেজ করতে বলতেছে ওরে যাইরা ইনস্টাগ্রামে যা আমরা মেসেজ করতে পারি সমস্যা নাই এখানে মেসেজ করা যাবে সমস্যা কি তাদেরকে মেসেজ আমরা এখানেই করব তো আমরা এখান থেকে আমরা ইস রে সময় গেছে আমরা মেসেজ করতে পারি এখানে লিখবেন হ্যালো হাওয়ার ইউ প্রথমে হ্যালো হাওয়ারি দিবেন তারপরে বলবেন যে তার সম্পর্কে জানবেন যে তিনি কি করে বা আপনি কি করেন আপনার সম্পর্কে জানতে চাবে তখন আপনি বলবেন যে আমি ডিজিটাল মার্কেটার আমি এগুলো সার্ভিস দিই তোমার যদি লাগে তুমি আমারে বলতে পারো আমি কম টাকায় এই ধরনের কাজগুলো করি তো এভাবে আপনি সবগুলোতে খুঁজবেন আশা করি যে পঞ্চাশ হাজারের ভিতরে আপনি পাবেনি ঠিক আছে একটা ক্যাটাগরিতে যদি খুঁজে খুঁজে না পান তাহলে আবার আর একটা ক্যাটাগরিতে যাবেন কিন্তু আজকেরগুলো সবগুলো আমি পাইতেছি মেসেজ অপশন ছাড়া সবগুলো মেসেজ করার অপশন নাই নাকি আমার ফেসবুকের ভিতরে মেসেজ বন্ধ আছে ও রে শিট আমার দেখেন এখানে কি হয়েছে সেই জন্যই তো গাবলা পাচ্ছে আমার এখানে আমার পেজ থেকে ইয়া করতেছি সেই জন্যই তো আমি পাইতেছি না আমি কই কিরে সমস্যা কি একটা পেজের ভিতরে কোনো মেসেজ করা অপশন নাই গড় নাকি এখানে দেখো এখানে আমার এই অ্যাকাউন্টটা হলো পেজ পেজ অ্যাকাউন্ট থেকে তো মেসেজ করা যাবেই না এখান থেকে আমাকে সুইট করে নিতে হবে আমার তো এটা করি নাই ঠিক আছে এখন তো বললাম কিরে কাহিনী কি সবগুলোতে একই যখন আমি প্রোফাইলের দিকে তাকাইছি দেখি যে এই অবস্থা আমি আগে আমি সুইট করে নিই দেখেন সবগুলো কাজে সবগুলোতে কাজ করতে পারবেন ওকে সুইট করে নেই ওকে এবার দেখেন আমরা প্রথম থেকে আসি ধরেন আমি ফেসবুক দিয়ে এতক্ষণ যেটা খুঁজলাম এই যে প্রথমে আমরা এই এটাতে খুঁজছি তাই না দেখি এখন মেসেজ পাই কিনা মেসেজের অপশন তাই তো বলি না মেসেজ তো অপশন তো সবাই বন্ধ করে না এটা তো সচরাচর থাকে এই যে দেখেন মেসেজ অপশন পাইছেন হ্যালো <laughs> এই একটা দেখেন এখন যতগুলো দেখবো সবগুলোতে মেসেজ অপশনটা আমি পাবো আমার আমি তো ওটা খেয়াল করি নাই যে ওইখানে আমাদের মেসেজ করা অপশনটা বন্ধ আছে তো দেখেন আমি যেটাতে যাব এখন সবগুলোতে মেসেজ করা অপশন পাবো এটা গ্রুপ ওকে এটা গ্রুপ এটা হবে না এটা গ্রুপ ওকে এখানে এবার দেখেন আমি ফ্যাশন রিলেটেড আমি তো অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুঁজলাম ঠিক আছে একটাও কিন্তু পাইলাম না একটু আমি একটু রিলোড করি আবার ওকে এবার দেখেন আমি কি করি আমি তো হতাশ কিরে আজকে কি কেউ কারো মেসেজ করা যাইতেছে না ঘটনা কি আমি তো প্রতিদিনই কাজ করি তো এখানে এরকম হওয়ার তো কারণ নাই তো ঘটনাটা ঘটছে এই জায়গায় ওকে ব্যাপার না ভালো হইল একটু ফাস্ট দেখেন আমি এটাতে গেলাম অ্যাড লাইব্রেরিতে আপনি এখন যেটাতে করবেন ফেসবুকে সবগুলোতে মেসেজ পাবেন আমার এটা পেজে কনভার্ট করা ছিল সেই জন্য হয় নাই ওকে ফ্যাশন লেখা সার্চ করছি ওকে প্রথমেই দেখেন এগুলো আমাদেরকে ফার্স্ট টাইমেই দেখালো যে মেসেজ করার অপশন নাই আবার দেখি মেসেজ করার অপশন আছে কিনা তো এবার দেখেন মেসেজ করার অপশন হান্ড্রেড পার্সেন্ট আছে ওকে আমি সবগুলো দেখতে থাকি লোড হইতে থাকুক আমি সবগুলোতে দেখতে থাকি এগুলোতে দিকে গেছিলাম তখন অপশন ছিল না দেখছেন মেসেজের অপশন পাইছেন এই একটা পেলাম যতগুলোতে যাবো আমি সবগুলোতে এখন পাবো আরে ভাই কি সমস্যা এত নেটের প্রবলেম নাকি এই যে দেখেন মেসেজের অপশন এখন আমরা যেটাতে যাব আপনারা যে কোনোটায় যান সমস্যা নাই এখন সবগুলোতে মেসেজের অপশন পাবেন সবগুলোতে যেটাতে যাই না কেন সমস্যা নাই ওকে কন্ট্রোল আর ওকে চলে আসছে কন্ট্রোল আর কন্ট্রোল আর দেখছেন এখানে মেসেজ চলে আসছে এখানেও হোয়াটসঅ্যাপ মেসেজ দুইটাই আছে তো এবার আমরা কিভাবে কি করব আমরা চাইলে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি এখান থেকে আমরা মেসেজ করব দেখেন কিভাবে মেসেজ করতে হয় তো আমি এখানে লিখি হ্যালো মানুষের মতো হ্যালো হাউ আর ইউ আমি একটা মেসেজ দিয়ে দিলাম এখন আমাকে রিপ্লাই দিবেই নি সমস্যা নাই আমি আরেকটারে মেসেজ দেই একদম আপনার ফ্রেন্ডের মতো কথা বলবেন বেশি কিছু দরকার নাই আপনার ফ্রেন্ড যেরকমভাবে কথা বলে তার সাথে মনে করেন কথা বলবেন hello how are you hello how are you ওরা রিপ্লাই দিবে সমস্যা নাই হ্যালো হাওয়ারি দিলে ওদের সাথে কমিউনিকেশন করবেন এভাবে তাদের বিজনেস সম্পর্কে বলবেন একটা মনে হয় রিপ্লাই দিছে নাকি কোনটা যেন মেসেজ করলো ওকে কেউ মেসেজে রিপ্লাই দেয় নাই সমস্যা নাই এভাবে আপনি পঞ্চাশ ষাটটা একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন সুন্দর করে লোগো বসাবেন সুন্দর করে একটা কভার পেজ করবেন সব কিছু করে ওইখানে কিছু পোস্ট করবেন পোস্ট করার পরে ওইখানে আপনি তাদেরকে মেসেজ করবেন যে তোমার এই ধরনের কোনো সার্ভিস থাকলে তুমি আমাকে ইয়া করতে পারো ওদেরকে অফার করবেন ডাইরেক্ট মেসেজ করবেন যে তোমার কোনো কাজের দরকার আছে কিনা তোমার ওয়েবসাইট আছে কিনা তোমার বুস্ট করতেছো তোমার পেজ লাইক বাড়াইতে হবে কিনা আর তোমার যদি কোনো পোস্টের দরকার হয় পোস্ট ডিজাইন করা সবগুলো আমি করতে পারবো সমস্যা নেই শুধু আপনারা কাজ নেবেন আপনাদের দায়িত্ব হলো কাজ নেওয়া ঠিক আছে কাজ করা কোনো ব্যাপার না তো এইভাবে কিন্তু আপনি চাইলে বায়ার এইভাবে হাজার হাজার বায়ার পাবেন এখান থেকে দেখেন পঞ্চাশ হাজার অ্যাড আছে আপনি যদি প্রতিদিন একশো করে মানুষকে মেসেজ পাঠান কমসে কম পাঁচজন টিকবে পাঁচজন টিকবেই পাঁচজন আপনার সাথে কথা বলবে এখন যদি বলে পাঁচজনের ভিতরে যদি মনে হয় যে না কাজ দেয় না কেউই তাহলে কি করবেন তাহলে ওদেরকে বলবেন যে তোমার ফ্রেন্ডদেরকে চাইলে তুমি রেফার করতে পারো একদিন দুই দিন পরে আবার মেসেজ করবেন সবগুলোরে কি অবস্থা কেমন আছো ওদের সাথে কমিউনিকেশন করবেন আর সিস্টেম করে নিলে সমস্যা কি একটা মেসেজই কপি করে সবগুলোরে পাঠিয়ে দিবেন জামালা শেষ তো এইভাবে করা যাবে না ক্যাটাগরি তো অভাব নাই ফ্যাশন লিখবেন কাল লিখবেন এবার যদি কার লেখেন কার রিলেটেড এখন পঞ্চাশ হাজার এখানে এলে আপনি কি পঞ্চাশ হাজার শেষ করতে পারবেন কার রিলেটেড দেখি কত আছে কার রিলেটেড পঞ্চাশ হাজার বেরোইছে কার যারা কার নিয়ে কাজ করতেছে তো ফিটনেস রিলেটেড হেলথ রিলেটেড যদি লেখি health health okay health related যদি লেখি এখানে হেলথ রিলেটেড পঞ্চাশ হাজার প্লাস বেরোবে আপনি কয়টা বিজ্ঞাপন চালাবেন মানে কয়টা কয় ধরনের কাজ করবেন আপনি বলেন কাজের কোনো এখানে শেষ নাই আপনি যা চান সব আছে এখানে এ টু জেড তো সবগুলোকে কিন্তু মেসেজ করতে পারেন ফেসবুকে যায় কিন্তু বেশি মেসেজ করবেন না বিশটা পঁচিশটার উপরে মেসেজ করবেন না হয়তো আপনাকে আবার ব্লক করে দিতে পারে ফেসবুক স্পামিং স্পামিংয়ের জন্য ঠিক আছে তো দেখেন ওদেরকে মেসেজ করি এই যে দেখেন হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে আপনি চাইলে দুইটাতে কানেক্ট করতে পারেন ফেসবুকে যে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যে মেসেজ করতে পারেন এইভাবে বায়ারকে ধরতে হবে বায়ের সাথে কথা বলে কাজগুলো নিতে হবে আর ফাইনালি আমি আপনাদের নেক্সট ক্লাসে বা হ্যাঁ নেক্সট ক্লাস আমি দেখাবো কীভাবে বাইরের সাথে কীভাবে লিখতে হবে সব এ টু জেড আমি দেখাবো সমস্যা নাই তো এইভাবে আমরা তিনটা মেথড দেখলাম আরেকটা মেথড আছে সেটা হচ্ছে আলিবাবা থেকে আমরা যদি আলিবাবাতে যাই আলিবাবা থেকে ওইগুলো হচ্ছে বিজনেস ক্লায়েন্ট দেখি আলি বাবা বা আলি এক্সপ্রেস আমরা যদি এখানে যাই ক্লিক করি এখানে অনেক ধরনের কাজ আছে ঠিক আছে আপনি চাইলে শেষ করতে পারবেন না কিন্তু আলিবাবাতে সব থেকে এটা চাইনিজ কোম্পানি তো তো বেশিরভাগ মানুষ এখানে চাইনিজ লোকেরা থাকে চাইনিজদের কাছ থেকে টাকা নিতে পারবেন মোটামুটি কিন্তু তাদের দেখবেন যে ম্যানেজার কারা আছে ঠিক আছে ধরেন আমি এখানে যেতে পারি হচ্ছে বিউটি বেবি বিউটি এখানে যাইতে পারি ধরেন বেবি বিউটিতে কি কি প্রোডাক্ট বিক্রি করতেছে বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন কিছু আর কি তো আমি যদি এই ধরেন একটা ইয়াতে যদি যাই এটাতেই যাই এখানে আমি ক্লিক করলাম এই প্রোডাক্টটার উপরে এটা হচ্ছে বড় বড় কাজ করার জন্য যখন আপনি স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে আপনার ফুল স্কিল তখন আপনি এইগুলো জায়গায় যে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ এগুলো খুবই ভালো স্কিলের লোক নেয় ঠিক আছে ইংলিশে ভালো দক্ষ হতে হবে আপনি হয়ে যাবেন প্রতিদিন ক্লাস করতে করতে মনে করেন ফ্রিলান্সিং করতে করতে মোটামুটি ইংলিশ পারবেন সমস্যা নাই তো এবার দেখেন ওদের আমরা এখানে চলে যাবো দেখেন এখানে একটা লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করব প্রোডাক্টের পরে একটা লিঙ্ক পাবেন এটা কোন কোম্পানি থেকে এই প্রোডাক্টটা সেল করতেছে এটা যদি দেখতে চাই আমরা একটু সময় নেব এটা আমাদের লোডটা কম হোক আমি ট্যাবগুলো কেটে দিই লোডগুলো হয়ে যাক আর লিঙ্কডিং লিঙ্কডিং হচ্ছে বাইরের খনি ঠিক আছে ওইগুলোর উপর ক্লাস আছে সমস্যা নাই ধরেন এখানে তাদের কোম্পানি একটা পেয়ে গেলাম এটা কোম্পানির নাম হচ্ছে এটা ওকে তো আমি এই কোম্পানিটা লিখে কপি করে উপরে গুগলের সার্চ করব তো দেখেন কোম্পানির কি এটা হচ্ছে কোম্পানি কোম্পানির কোম্পানির লোগো কি কোম্পানির লোগো হচ্ছে এটা নাকি একটু দেখি উপরের দিকে হ্যাঁ এখানে কোম্পানি সব কিছু দেওয়া আছে এই লিমিটেড হ্যানত্যান দিয়ে ওদের ফেসবুক পেজে যাই অথবা লিঙ্কডিং থাকবে ওকে ফেসবুক পেজ মেবি এটা দেখি একটু হ্যাঁ এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ আমরা চাইলে ওদের সাথে ফেসবুকে মেসেজ করতে পারি আরও আছে এখানে ওয়েবসাইট আছে ধরেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট ধরেন ওয়েবসাইটের এখানে যে আমরা মেসেজ করতে পারি এই দেখেন বাচ্চাদের পোশাক আশাকের বিভিন্ন অ্যাক্সেসরি বিজনেস মানে বিজনেস করতেছে ওদেরকে আমরা মেসেজ করতে পারি দেখো তোমার ওয়েবসাইটে গুগলে প্রথম পাতায় নিয়ে দিব তুমি চাইলে কি আমাদের সাথে বা আমার সাথে কাজ করতে পারো যদি তোমার এই ধরনের কোনো সার্ভিস থাকে ধরেন এই সাইটে ডিএপে বললেন তোমার ডিএপে মোটামুটি ভালো তোমার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কিংয়ে আছে তুমি যদি আরও চাও আমি তোমাকে আরেকটু ইমপ্রুভ করে দিতে পারবো আরও ট্রাফিক দিতে পারবো বা কাস্টমার দিতে পারবো বা বলতে হচ্ছে তো আপনাদেরকে আশ্বাস দিতে হবে আশ্বাস দিলে হয়ে যাবে ধরেন এই একটা মেথডে আপনি কিন্তু বায়দের সাথে কথা বলতে পারেন তো যাই হোক এই একটা গেল আবার আছে একটা হচ্ছে ফেসবুকই সবগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্টগুলো নিতে হবে যেমন আপনি যদি ফেসবুকে যা সার্চ করেন এফ বিএ মানে অ্যামাজন ইয়া করে যারা সেলার আছে affiliated BA F B F B A দেখেন অ্যামাজন সেলার কমিউনিটি এগুলো গ্রুপে জয়েন হবেন গ্রুপে জয়েন হবেন গ্রুপে জয়েন হয়ে এখানে দেখবেন যে অনেকে আছে যারা কথা বলতেছে যেমন এখানে দেখেন meeting for free consultation A to Z feel free এখানে যে বিভিন্ন জায়গায় কমেন্ট করবেন কারো ডিজিটাল মার্কেটার লাগবে কিনা এইরকম করে কমেন্ট করতে পারেন বা ডাইরেক্ট অনেকজন আছে এখানে যারা পোস্টগুলো করবে এই যে পোস্টের নিচে যারা কমেন্ট করবে তারা কিন্তু এই বিজনেসের সাথে জড়িত এখানে যারা আছে তারা কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েটের সাথে মানে জড়িত এখানে লেখছে product listing SEO PPC expert মানে ad campaign expert Google ad তো তিনি এগুলো কাজ করতেছে হয়তো তিনি ওই ম্যানেজার অথবা বিভিন্ন ইয়াতে আছে পোস্টে ভালো একটা পোস্ট আছে তারা কিন্তু নিজেদের কাজগুলো অন্য মানুষদের করায় আপনি তাদেরকে যদি মেসেজ করেন যে তোমার কি এ ধরনের কোনো সার্ভিস লাগলে আমি তোমাকে হেল্প করতে পারবো তুমি আমাকে কাজগুলো দিতে পারে এইভাবে কিন্তু তাদের সাথে কানেকশন করে নিতে পারেন এগুলো গ্রুপে জয়েন হবেন জয়েন হয়ে তাদেরকে মেসেজগুলো দেখবেন এখানে কারা কারা আছে কে কী ধরনের পোস্ট করতেছে ওদেরকে এইভাবে যা সরাসরি কিন্তু মেসেজ করতে পারবেন দেখেন এখানে মোটামুটি আবার অনেকে আছে যারা প্রোডাক্টগুলো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় ঠিক আছে কিন্তু আইডিয়া বেগরে কাজ করতে পারে না তাদেরকে মেসেজ করা যাবে ইজিভাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি ক্লায়েন্টদের কাছে পৌঁছাইতে পারেন যদি এভাবে কাজ করতে পারেন আবার চাইলে আমার অনেক একটা ছেলে আছে মাসে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করছে তাও ওর সাথে আমার কথা হয় না অনেক দিন যাবৎ এখনও করতেছে কিনা আমি জানি না কিন্তু তিনি ইনস্টাগ্রাম থেকে বায়ার নিত শুধু ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে যা করতো কি বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখতো বা এই যে ধরনের একটা প্রোডাক্ট আছে বা শপিং রিলেটেড এই একটা প্রোডাক্ট এখানে দেখেন মোটামুটি কিন্তু অনেক ফলোয়ার দেখছেন অনেক ফলোয়ার তার এটা ভেরিফাই এখানে গেলে আমাদের লাভ হবে না অনেকজনে আছে বিভিন্ন কিওয়ার্ড লিখবেন ধরুন ফ্যাশন ফ্যাশন এখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করা হয় ফ্যাশন তো আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করি হ্যাশট্যাগ ফ্যাশন লিখে সার্চ করলাম এখানে দেখেন আমরা সব ধরনের পোস্টগুলো পেয়ে যাব একটু আমি দেখি এবার দেখেন ফ্যাশন রিলেটেড যত পোস্ট আছে আমরা কিন্তু এখানে পেয়ে যাব তো আমরা ধরেন ফ্যাশন রিলেটেড এই একটা পোস্ট পাইলাম এই ক্যাটাগরিতে আমি তাদের ইয়েতে যেতে পারি এখানে যাব দেখেন অনেক বেশি মানে ফলোয়ার এগুলোতে মেসেজের রিপ্লাই পাওয়া খুবই তো এখানে যদি একটা লেগে যায় আপনার কপাল মনে করেন ফুলে ফেঁপে উঠবে তো এখানে যা লিখতে পারেন হ্যালো হাওয়ারি তার সাথে একটা কমিউনিকেশন করার ট্রাই করবেন সেমভাবে আপনি আপনার কথা হচ্ছে আপনি বাইরের কাছে পৌঁছাবেন আপনি যদি কাজ করতে পারেন বা মেসেজ করতে পারেন তাহলে আশা করি যে এখান থেকে বাইরে পাওয়া কোনো ব্যাপারই না দেখি দুইটা বাইরে আমাকে মনে হয় মেসেজ করছে ওকে ওকে এগুলো স্যালারি কে জানে ওকে রিলস ইনস্টাগ্রামের ভিতরে এটা অ্যাড করা যায় মেসেজ জেনারেল প্রাইমারি ওকে এটা মনে হয় তার কোনো বিজনেস আছে একটু দেখি কুকুর রিলেটেড আমার পেজ তো এটা তার হয়তো ওকে খুব একটা এটা বিজনেসম্যানের কোনো অ্যাকাউন্ট নাম বুঝতে পারছি এটা হচ্ছে কেউ কেউ আছে যারা বিভিন্ন ধরনের যদি আমার ধরেন আমি আমার এই পেজটা হচ্ছে কি মানে আমার ইনস্টাগ্রামটা হচ্ছে ডক রিলেটেড তো আমি যদি ডক রিলেটেড যারা বিজনেস করতেছে ডক রিলেটেড অ্যাক্সেসরিজ নিয়ে তাদেরকে আমি যদি টার্গেট করতে চাই দেখেন ডক লেখে সার্চ করব ডক হ্যাশট্যাগ লেখে সার্চ করব এবার আমি তাদের পোস্টগুলো দেখব রিসেন্টলি কারা কারা পোস্ট করছে মানে এখানে দেখবেন যে দেখেন কতগুলো মুসাম কি কুকুরগুলা <laughs> একটু দেখি পোস্টগুলো সবগুলো আসতেছে না কেন ওকে ফলো করতে হবে ওকে ফলো করি পোস্ট সবগুলো আসার কথা আসতেছে না জানি না এটা হয়তো ইনস্টাগ্রামে অ্যাপ ইউজ করতে হবে তো এখানে অনেকগুলো পোস্ট দেখবেন যারা এগুলো নিয়ে কাজ করতেছে এই যে একটা দেখেন এটা হচ্ছে কাজ করতেছে ওই ই ব্যস্তাছে এই একটা ফিতা ব্যস্তাছে মনে হয় এটা হচ্ছে তাদের ইয়া দেখেন সবগুলোতে এটা ওদেরকে আমরা মেসেজ করতে পারি যে তোমার এটা আছে আমি তোমার জন্য কাজ করতে পারবো তুমি চাইলে আমাকে ইয়া নিতে পারো হ্যাঁ দেখেন ওরা কিন্তু এগুলো অ্যাক্সেসরিজ বিজনেস করতেছে ওদেরকে আমরা মেসেজ করতে পারি তো তোমার ইনফ্লুয়েন্সার লাগবে কিনা বিজনেস করতে গেলে আপনি যদি কাজ করেন যে আমার বায়ার লাগবে তাহলে আপনি যে কোনো মাধ্যমে বায়ার টার্গেট করতে পারবেন ও সরি আমি ভুল লিখে দিচ্ছি নাকি হ্যালো ঠিকই তো ওকে এইভাবে কিন্তু বায়ারকে মেসেজ করতে পারেন তো এইভাবে আশা করি বাইরের কাছে পৌঁছাইতে পারবেন আমি একটা মেথড দেখাতে পারলাম না ওইটা ওয়েবসাইটে কোনো একটা প্রবলেমের কারণে তো আশা করি আপনারা যদি একটু ফলো করেন এইভাবে তাহলে আমরা ভালো কাস্টমার বা ভালো ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবো আমি শুধু টিপসগুলো দিয়ে দিলাম এখান থেকে এখান থেকে ক্লায়েন্ট করা যাবে আপনি মেসেজ করবেন বাইরে পাঠাবেন দায়িত্ব হলো আপনার ওকে আমার আবার একটা বাইরে মেসেজ করছে একটু দেখি এক ওভার হয়ে গেছে ওকে আমি কাজ করে শেষ করতে পারতেছি না তিন চারটা করে অর্ডার করতেছি daily okay hello how you okay ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন মনির ভাই করে